চায়ের প্রথম সৃষ্টির সঙ্গে গুড মর্নিং আজ হলো বসন্ত উৎসব আর আমি এসছি রায়গঞ্জে রায়গঞ্জের অ্যাকচুয়ালি রায়গঞ্জে আসার প্ল্যানটা অনেক কিছুই ছিল আর আমি বর্তমানে রায়গঞ্জেই আছি আমি এসে একটা চা অবশ্যই দরকার ছিল কেমন আমি ঘুম থেকে উঠেছি কালকে রাতেবেলা ভিডিও এডিট করছিলাম এডিট করার পর এতটা ভোর তিনটার সময় ঘুমিয়ে তারপর এখন বেরিয়েছি আবার come to my channel TMSB blog বড়দের পুরা আর ছোটোদের নমস্কার তো আজকে এখনও কোনো আবির আমার মুখে পড়েনি কারণ কোনো কিছু এখনও গায়ে লাগেনি কারণ আমি ওরা ওদিকে গেল আমি রিক্সাতে এসেছি চলো ওদের সঙ্গে একটু খেলাই যাক আর আমি পুরোটাই দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে খেলছি আমরা ধলেশ্বরী উচ্চ বিদ্যালয়ে আমরা এখন প্রবেশ করছি আর এখানে এখানে অ্যাকচুয়ালি ভিড়টা দেখতে পারবেন জিনিসের জবাব নেই অসম দিয়ে এখানে আর ভিতরে ভিতরে ঢুকার জন্য মানে এতটাই ফাইট করতে হচ্ছে সবাইকে ভিতরে ঢুকার জন্য এতটাই ফাইট করতে হচ্ছে আমাদেরকে বলে বোঝানো পারবো আর ভিতরে এতটাই পরিমাণে গরম আর ওখানে আমার থাকার কোনো ইচ্ছে ছিল না ওদেরকে দেখে আর বাইরে পড়ে আছে কত গরম পুরো ঘুরে স্নান করে গেছি এখান থেকে কোথায় যাবো চন্ডীতলা এখান থেকে দেখি চণ্ডীতলা যাবো আইটেমটাই সেরা লাগছে পেছনে আছে আর আমার কালার দেখে হয়তো বুঝতে পারছো উপর থেকে পুরো নিচ পর্যন্ত কালার থেকে বুঝতে পারছি যে আমার অবস্থা ভালোবাসা ভালোবাসা আর সবাই তোমাকে তো যাওয়া যাবে না তো রায়গঞ্জের ফুল মজাতে আমি আর আমি একজনকে নিতে এসেছি এখানে আমি আর তুমি এখানকার রায়গঞ্জের রায়গঞ্জের আমার গেস্ট হাই করে দাও বলো সবাই সাবস্ক্রাইব করো সবাই তাহলে এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন শেয়ার কমেন্ট আর কোথায় ভুল আছে কোথায় ঠিক আছে অবশ্যই জানাবে কমেন্ট করে আর আমার কালারটা কেমন লাগছে হ্যাপি হলে সবাই জানিয়ে দেবে আর আমার কালারটা কেমন লাগছে অ্যাকচুয়ালি সবাই আমাকে বলবে কমেন্টে তো চলো টেক কেয়ার সাবধানে থেকো আর নিজের স্বপ্নটাকে দেখার জন্য নিজের স্বপ্নকে ভালোবাসো লাভ ইউ হ্যাপি হোলি